الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوة الشيطان وقال نبي الأمين صلى الله عليه وسلم فليقل خير أو ليصمت عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أتاني دخل الجنة ومن أسأني فقد آبى সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবানা তালার বার্গে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবানা তালা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন তারই বার্গায় শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার সংক্ষিপ্ত খুতবার বিষয় জিহাদ ও জঙ্গিবাদ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবানা প্রতি সপ্তাহের একটা দিনকে আমাদের জন্য নির্ধারণ করেছেন যে দিনে আমরা আমাদের পারিপার্শ্বিক বিষয় আমাদের সোসাইটিতে চলমান বিষয় আমাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে শুধরাতে পারি সেজন্য আল্লাহ সুবানা তালা এই সাপ্তাহিক ঈদ অর্থাৎ জুমার সলাতের ব্যবস্থা করেছেন সলাদকে সংক্ষিপ্ত করে দিয়ে দুই রাকাতের জায়গায় চার রাকাতের জায়গায় দুই রাকাত সালাত আর বাদবাকি খুদবার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন যাতে করে মুসলমান জাতি যদি পথভষ্টতার মধ্যে নিমজ্জিত থাকে তাহলে সে যেন আবার সঠিক সরল পথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথে ফিরে আসতে পারে তার জন্য এই জুমার দিনে খুদবার আয়োজন যদিচ গতানুগতিক আমাদের বহু মসজিদে জুমার খুদ্া যেভাবে হয় তাতে সমাজের জাতির দেশের উপকারে লাগে না বলে আমরা মনে করি কেননা অধিকাংশ মানুষে আমরা বাঙালি আমরা আরবির আলিপটাকেও ঠিকঠাক চিনতে পারিনি তো সেসব মানুষের সামনে যদি আরবি পড়া যায় শুধুমাত্র আরবি তার রিলাস্টেশন ব্যাখ্যা না করা যায় তাহলে সে খুদবাদে মানুষকে পরিবর্তন করা যাবে না যার ফলস্বরূপ দীর্ঘদিন যাবৎ খুদবা চলে কিন্তু মানুষের কোনো পরিবর্তন আসে না এজন্য কোরআন এবং হাদিসে যেগুলো রয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে পেশ করতে হবেন চলমান ক্রাইসিস বিষয় নিয়ে চলমান টপিক নিয়ে আলোচনা করতে হবে তো সম্প্রতি মুর্শিদাবাদে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে আমরা সবাই জানি রান্নাকুলাম থেকে তিনজন আর আমাদের মুর্শিদাবাদ থেকে ছজনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তো এমনি তো ইসলাম ধর্মের কটুক্তিকারীর অভাব নেই বিশ্বজুড়ে এই গোটা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যে ধর্মকে নিয়ে কটুক্তি করা হয় সেটা হচ্ছে ইসলাম এই পৃথিবীর বুকে প্রতিদিন যে ধর্মের মধ্যে নতুন নতুন মানুষ প্রবেশ করছে এবং শান্তি খুঁজে পাচ্ছে তাও ইসলাম গোটা বিশ্বের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার মানুষের যেমন অভাব নেই তেমন বি জাতিদের গালি দেওয়ারও কিন্তু অভাব নেই সুতরাং আগামী হয়তো কিছুদিন পর গোটা বিশ্বে ইসলামের শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ তো চলমান বেড়ে যাওয়া ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামের বেসিক যে মূল গোড়া যে বিষয়গুলো এগুলো আমাদের অনেকের মধ্যে ধারণা নাই যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছে যদি যে মিডিয়া প্রচার করছে তারা জঙ্গি কিন্তু জঙ্গি সন্দেহে ধরা হয়েছে জেরা চলছে তারা জঙ্গি হতেও পারে আবার না হতে পারে কিন্তু মিডিয়া তাদেরকে তা আমাদেরকে বুঝতে হবে যে জিহাদ কি জিনিস আর জঙ্গিবাদ কি জিনিস আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একজন অমুসলমান ভাইকে যে আপনি বলেন তো জিহাদ কি জিনিস তো তারা বলবে যে জিহাদ মানে হচ্ছে যুদ্ধ তার মানে বোম ব্লাস্টিং অসহায় নিরীহ জনপদকে উড়িয়ে দেওয়া মানুষকে মেরে ফেলা হিন্দুদেরকে মেরে ফেলা ইহুদিদেরকে মেরে ফেলা খ্রিস্টানদেরকে মেরে ফেলা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জিহাদ এটা মানুষ মনে করে এটা মানুষ বুঝে এইটা যে জিয়াদ মানে এইটা তার সাথে তারা বোম ব্লাস্টকে জঙ্গির সাথে মিলিয়ে দিয়ে বলে যে মুসলমানরা হচ্ছে জিহাদি এরা হচ্ছে জঙ্গিবাদী এরা হচ্ছে টেরোরিস্ট এইটা গোটা বিশ্ব জুড়ে মানুষের কনসেপ্টের মধ্যে রয়েছে যদি চো আমাদের বহু মুসলমানরাই হয়তো নব্বই পার্সেন্টের উপরে মুসলমানরা জানে না যে জিহাদ কি আর জঙ্গিবাদ কি জিনিস এই ধারণাটা আমাদের মধ্যে নেই বলে আজকে আমরা এত অপমানিত লাঞ্ছিত অপদস্থ বিশ্বের দরবারে কেননা জিহাদের অর্থ যদি কেউ জানতো তাহলে তারা শ্রেষ্ঠ আসনে সমাসীন হতো পৃথিবীর বুকে এমন একজন সাহাবির জন্ম হয়নি যিনি জিহাদ করেননি এমন একজন নবীর আসলের জন্ম হয়নি যে যিনি জিহাদ করেননি তার মানে জিহাদ শব্দটা আমাদের কাছে আতঙ্ক কিন্তু এই জিহাদের মানে কি মতলব কি এটা আমাদের জানা অতীব জরুরি এখন ফরজ এই সময়ে এই মিডিয়ার যুগে অ্যান্ড্রয়েডের যুগে জিহাদ কি জানা অতীব জরুরি জিহাদ এর সংজ্ঞা হচ্ছে চেষ্টা করা শুনে আশ্চর্য লাগলেও এটাই সত্য যে জিহাদের মানে হচ্ছে প্রচেষ্টা করা চেষ্টা করা আল্লাহ সুবানা তালার সান্নিধ্য লাভ করার উদ্দেশ্যে আর strive and struggle to the way to the Allah Ta'ala একটা বিশাল চেষ্টা বিশাল ইচ্ছা কোনো কিছুকে হাসিল করার জন্য আল্লাহ সোবানাতালার রাস্তায় এই জিহাদ এই শব্দটা কোরআনুল করিমের মধ্যে প্রায় ছশো জায়গায় এসেছে তার মানে একজন মুসলমান মুসলমানই না ও যদি জিহাদি না হয় <coughs> একজন মুসলমান মুসলমান হতেই পারে না ও যদি জিহাদ না করে হয়তো আমার এই অংশটুকু কেটে আমার মিডিয়া বলতে পারে এ জিহাদের প্রচার করছে কিন্তু জিহাদ মানে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টা কেমন যে ব্যক্তি জিহাদ করবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না তার মানে সলাৎ আদায় করতে গেলে ফজরের সময় উঠতে গেলে ফজরের আগে উঠতে গেলে জিহাদ করতে হয় চেষ্টা করতে হয় তবেই সে ব্যক্তি সফলকাম হয় আমি যদি বাড়িতে ঘুমিয়ে থাকি তো আমি মুসলমান হব না আল্লাহর কালামকে মানবো না তাই আমার মধ্যে চেষ্টা নাই তো চেষ্টা না থাকলে সে ফেল করবে এটা স্বাভাবিক কথা তো আল্লাহ সুবান তালা রাস্তায় নিজেকে বিলীন করে দিয়ে আল্লাহর দিনকে পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যকে পাওয়ার জন্য নিজের প্রচেষ্টাকে করার নামই হচ্ছে জিহাদ তাহলে একটা উদাহরণ দিই জিহাদ কাকে বলে সম্ভবত গত বুধবার তার আগের বুধবার শামশেরগঞ্জের ধান ঘোড়া এরিয়ায় গেলাম সেখানে গিয়ে কিছু ব্যক্তিদেরকে ত্রাণ দিব ভেবে গেলাম গিয়ে দেখলাম যে সেখানে অনেক হিন্দু ভাইয়েরা বিপদে তারাও আদমের সন্তান তারা ধর্ম থেকে ডাইভার্টেড জাস্ট তো তারা বিপদে তো টার্গেট করলাম যে তাদেরকে কিছু সংখ্যককে কিছু ত্রাণ দেব তারপরে মুসলমান ভাইদেরকে ত্রাণ দেব এটা টার্গেট আমাদের তো গিয়ে দেখলাম যে তারা বেশি অসহায় চল্লিশটা ঘরকে আমরা ত্রাণ দিব বলে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম ছিয়াশিটা হিন্দু পরিবার বিপর্যস্ত খাবারহীন গৃহহীন মানে যাচ্ছে তো একটা পরিস্থিতি তখন আমরা মুসলমানের ত্রাণটাকে ঘুরিয়ে আল্লাহ তালা সান্নিধ্য লাভ করার জন্য দুনিয়ার কোনো বাহবা করানোর জন্য নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য কঠিন একটা প্রচেষ্টায় লেগে পড়লাম যে আজকে আমরা মুসলমানদেরকে না দিয়ে এদেরকে যদি দিই তো কেমন হবে বা কিছুটা ওদেরকে দিয়ে এদেরকে যদি আমরা বেশি অংশ দিই তো কেমন হবে তাই আমাদের প্রচেষ্টাকে ঘুরিয়ে আমরা হিন্দু ভাইদেরকে ছিয়াশিটা পরিবারের হাতে ত্রাণ তুলে দিলাম এটার নাম হচ্ছে জিহাদ এইটার নাম হচ্ছে জিহাদ যে আপনি আল্লাহ সুবানা তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে একটা শেল্টার পাওয়ার জন্য আপনি রাজি খুশি করে আল্লাহকে রাজি খুশি করে যে কাজটা আপনি আল্লাহর ওস্তে করবেন আল্লাহর জন্য করবেন যার মধ্যে রিয়া থাকবে না যার মধ্যে লোক দেখানো কিছু থাকবে না শুধুমাত্র আখেরাতে স্বার্থ থাকবে তো সেটাকে বলা হয় জিহাদ তার মানে কোরআনে প্রায় ছশো জায়গায় এসেছে জিহাদের কথা তার মানে আপনাকে ফজরে উঠতে গেলে জিহাদ করতে হবে জিহাদটা কি আপনি যদি রাত্রি বারোটার পরে শোন ঘুমে যদি আপনি আচ্ছন্ন হয়ে যান তাহলে ফজরে আপনি উঠতে নাও পারতে পারেন তাহলে আপনার প্রাথমিক জিহাদ হচ্ছে যে আপনাকে ঈশার পর পরে শুয়ে পড়তে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ঈশ্বর সলাতের পরে বাদ বাকি কোনো আলোচনা চলবে না অর্থাৎ ঈশ্বর সলাতের পরে যত দ্রুত সম্ভব তত তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো এমনি এক্সট্রা কোনো গল্প করা যাবে না যারা স্টুডেন্ট তাদের পড়ার বিষয়টা ভিন্ন তাহলে একটা ছাত্র একটা মানুষ এমনি যে প্রতিদিন বিনা কারণে মোবাইল খোঁচাতে খোঁচাতে রাত্রি বারোটা একটাই সয় সেই লোককে চেষ্টা করতে হবে জিহাদ করতে হবে যে আমাকে শুতে হবে কখন ঈশান নামাজের পরে কেননা আমাকে ফজরের আগে উঠতে হবে এখানে এটাকে বলা হয় জিহাদ এটাকে বলা হয় জিহাদ আর মানুষ পুরো ভুল ধারণার মধ্যে লিপ্ত রয়েছে যে জিহাদ মানে জঙ্গি না আর জঙ্গি কাকে বলে জিহাদের অপোজিট জঙ্গিবাদ জঙ্গিবাদ হচ্ছে নিরীহ মানুষকে নির্দিদায় হত্যা করার নাম হচ্ছে জঙ্গিবাদ কোরআনুল করিমের মধ্যে সুরা নিসার মধ্যে আল্লাহ সুবানা তারা বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইকে হত্যা করে তো সেই ব্যক্তির জন্য চিরস্থায়ী জাহান্নাম সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান কোন মুসলমানকে হত্যা করে তার চিরস্থায়ী জাহান্নাম সোরা মাইদা সোয়া নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ আল্লাহ সুবানা তালা বলছেন এই পৃথিবীর বুকে বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে কেউ যদি একজন মানুষকে হত্যা করে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ হবে একজন মানুষকে হত্যা করলে সেই পাপ হবে একই হাত আল্লাহ সুমানা তারা বলছেন এই পৃথিবীর বুকে কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় হেল্প করে সাহায্য করে সে যেন গোটা পৃথিবীর সমস্ত জাতিকে যেন সে বাঁচানো তার মানে সুরা মাইদার বত্রিশ নম্বর হাতে বলা হচ্ছে কেউ যদি একজন মানুষকে হত্যা করে নির্দ্বিধায় নির্বিচারে সে অসহায় তাকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি কি হবে গোটা পৃথিবীতে যত মানুষ আসবে এসেছে আর এখন বর্তমানে রয়েছে সবাইকে মেরে ফেললে যা পাপ হবে একজন মানুষকে মেরে ফেললে তাই পাপ হবে তাহলে পৃথিবীর বুকে কোনো মুসলমান কখনোই জঙ্গি হতে পারে না একটা মুসলমানের ব্যাংককে মেরে ফেলার পারমিশন নাই একটা ব্যাংক সে মারতে পারে না আপনার মুদিখানার দোকান রয়েছে আপনি প্রশ্ন করছেন যে ভাই আমার মুদিখানার দোকানে প্রচুর ইঁদুর ইঁদুর আমি মারতে পারবো কিনা তো যে মুসলমান একটা ইঁদুর মারার জন্য কোনো মাওলানাকে প্রশ্ন করে সে মুসলমান কি করে মানুষ খুন করতে পারে অথচ তাদের নামে চালিয়ে দেওয়া আছে জেহাদ এরা জেহাদ করেছে হ্যাঁ এরা সবাই জেহাদি এরা প্রচেষ্টা করছে নিজেকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আনার জন্য আমরা প্রচেষ্টা করছি আমাদের জিহাদ আমাদের জিহাদটাকে খেয়াল করুন আজকে জলঙ্গি সার্কেলের উপরে যদি আপনি খেয়াল করে দেখেন বহু স্মাগলার বহু মদখর গাঁজাখোর মানুষ আজকে আমাদের আশ্রয়ে এসে আল্লাহ সোবানতালার সামনে দিয়ে আমাদের ছুটি ভাটখাটো সামান্য দাওয়াতের ফলে তারা তাদের নেশাদার দ্রব্যকে ত্যাগ করেছে নারীকে ত্যাগ করেছে স্মাগলিং ত্যাগ করেছে অবৈধ ব্যবসা ত্যাগ করে ভালো রাস্তায় অনেক কষ্টে ফিরে গেছে এই কষ্টের নামে হচ্ছে জিহাদ এই কষ্টের নামে হচ্ছে জিহাদ আমাদের এই এলাকার বুকে দোকানে পান বিড়ি জর্দা সিগারেট থাকবে না এটা একটা আশ্চর্য একটা ব্যাপার ছিল মানুষের কাছে আমরা আজকে অনেক চেষ্টা করে দোকান থেকে পান বিড়ি জর্দা গুল সিগারেট তুলতে মানে সচেষ্ট হয়েছি পেরেছি এইটা হচ্ছে আমাদের জন্য জিহাদ আজকে আমাদের জন্মের পর থেকে আমরা আমাদের গ্রামে তেমন কোনো মানুষকে দেখিনি যে তারা বুর্খা পড়েছে আমরা আজকে অসংখ্য মহিলাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য আপনার চুল আপনার স্বামীর জন্য আপনার গোটা দেহ আপনার স্বামীর জন্য এটাকে ঢাকতে হবে এই অনেক ছোট বাধার পরেও আমরা এটাকে সাকসেসফুল করেছি আজকে বহু মহিলারা বুর্খা হিজাব জিলবাব পড়ছে এটা হচ্ছে আমাদের জিহাদ বহু মানুষ নেশাদার দ্রব্যকে ত্যাগ করেছে এটা হচ্ছে আমাদের জেহাদ বহু মানুষ বলে আমাকে ঘুমে ধরে আমি ফজরের আগে উঠতে পারি না আল্লাহ সোমার ইচ্ছায় চেষ্টায় আজকে তারা তাহাজুদের সালাত আদায় করছে এটা হচ্ছে জিহাদ এইটার নাম হচ্ছে জিহাদ যে আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন মানুষ তার সর্ব প্রচেষ্টাকে লাগিয়ে দিয়ে যে কাজ করে এর নাম হচ্ছে জিহাদ যেখানে মানুষ ছয় লাভ চলছে চারিদিকে বিদাতে রাখরা কেউ মারা গেলে চল্লিশ দিন পর খানা দিয়ে বাপকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় যেটা কোরআন হাদিসে ভিত্তিহীন এত বলার পরে যখন মানুষ ছাড়ছে না ওই রাস্তায় আমরা রয়েছি যেটা মোহাম্মদ সাল্লামের রাস্তায় এখনও আমরা টিকে আছি এটার নাম হচ্ছে জিহাদ ব্রেন ধুলায় মগজ ধুলায় আমরা করি না মগজ ধুলাই এলাকার বহু বিদাতিরা করে আজকে আমাদের এই মসজিদ তৈরির ইতিহাস যদি আপনি আমি জানি তাহলে বুঝতে পারা যাবে আমাদের ওই মসজিদের নাম ছিল সরকারপাড়া জুমা মসজিদ ওই মসজিদের নাম এখন সরকারপাড়া হানাফি সুন্নি মসজিদ তার মানে ওটাকে হানাফি সুন্নির জন্য আলাদা করে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ বাধ্য হয়ে আমরা মসজিদ করেছি এটার নাম হচ্ছে জিহাদ কারণ এই জিহাদ না করলে আমাদের হয়তো এতগুলো মুসল্লি হতো না আমরা সলাতাই করার জায়গা পেতাম না এটা হচ্ছে জিহাদ গোটা পাড়ার মহিলাদেরকে বোরখা পরাবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো এই জিহাদ চালিয়ে যাব তাতে যদি সন্ত্রাসবাদী হতে হয় তো হব সমস্যা নেই তো এইটাকে আপনার ভাষায় সন্ত্রাসবাদী হতে মানে বলতে পারেন আপনি কিন্তু আমাদের টার্গেট এটা যে এলাকা থেকে পানবিড়ি জর্দা গুল সিগারেট তুলবো এলাকা থেকে ভণ্ড মলবিদের মিলাদের নামে টাকা হাতিয়ে তার বাপকে জান্নাতে ঢুকে দেওয়ার যে ব্যবস্থা সেই মগজ ধুলাই থেকে বের করে এনে এই জিহাদ আমাদের অত দিন পর্যন্ত চালু থাকবে যতদিন না পর্যন্ত আমরা এই সমাজকে সুন্দর সমাজ গড়তে পারছি এটা হচ্ছে আমাদের জিহাদ অথচ জিহাদের অপব্যাখ্যা করা হয় প্রথমে আমরা তাহাজত পড়তাম না আজকে অনেক কষ্ট করে চেষ্টা করে তাহাজতের সোলাট আদায় করি এইটা আমাদের জিহাদ অথচ মানুষ জিহাদের নামে মনে করে যে জঙ্গিবাদ জঙ্গিকে মনে করে দিয়েছে এটা জেহাদ না দাড়ি থাকলেই মানুষকে মুসলমান মনে করা যাবে না যার দাড়ি থাকলেই মানুষকে পাক্কা মুসল্লি মনে করা যাবে না কাবার তোয়াপ করলে হজ হয় না আবু জেহেলও হাজি ছিল আবু জেহেলও হজ করেছিল তাই বলে আবু জেহেল আর অন্যান্য সাহাবিদ তারা সেম হবে না অতএব এই নিজের প্রচেষ্টাকে জারি রেখে এই এলাকায় আমরা আমাদের সাথে ইনশাল্লাহ আমরা কোরআন এবং হাদিস দিয়ে যে বিষয়টাকে চালু করতে চাইছি তাতে প্রশাসনের কোনো দরকার হবে না ইনশাল্লাহ এলাকা হয়ে যাবে সুদমুক্ত এলাকা হয়ে যাবে আপনার ডাকাতি মুক্ত এলাকা হয়ে যাবে চুরি মুক্ত এলাকা হয়ে যাবে জেনা মুক্ত এলাকা একটা সুন্দর এলাকায় পরিণত হবে এটাই হচ্ছে আমাদের জিহাদ মানুষ আমাদের অপব্যাখ্যা করে আমাদেরকে ভুল বুঝে মানুষ মনে করছে যে একজন ব্যক্তিকে যদি আমি তুলে দিতে পারি গোয়েন্দাদের হাতে তাহলে আমরা হয়তো আমাদের গ্রামটাকে মুক্ত হবে জিনা মুসলমানদেরকে টার্গেট এদেশের জনগণের এদেশের মিডিয়ার এদেশের সরকারের তার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন যে আমি বাড়িতে বসে আছি অথচ বলা হচ্ছে আমি বাংলাদেশে পালিয়ে গেছি ষড়যন্ত্র করে কি করবেন আল্লাহ সুবানাতলা বলছে সবচেয়ে বড় প্ল্যানার হচ্ছে আল্লাহ সুবানাতলা আল্লাহ সবচেয়ে বড় প্ল্যানার আমি তোয়াক্কা করিনি জেল ফেলে তোয়াক্কা করিনি ইব্রাহিম আলাহ সালাতাম নির্দোষভাবে বারো বছর জেল খেটেছিলেন তবে হকের পথে তিনি ছিলেন আয়সারা জেলা টানা তিরিশ দিন যাবত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সেভাবে কথা বলতে পারেননি মানুষ তার অপবাদ দিয়েছিল আল্লাহ আয়াত নাজিল করেছেন ওই আল্লাহ আজকেও রয়েছে ওই আল্লাহ আজকেও রয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তেইশ বছর দাওয়াতের কাজ করেছিলেন তার ১৩ থেকে চোদ্দ বছর ছিলেন মক্কায় তখন তিনি যুদ্ধের কথা বলেননি মোহাম্মদ সাল্লাম কখনোই যুদ্ধের কথা বলেননি যুদ্ধের কথা ইসলাম যেভাবে বলে ওইভাবে যদি মানুষ যুদ্ধ করত গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসতো তেরো থেকে চোদ্দ বছর যাবৎ দাওয়াতের কাজ করলেন তারপরে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরেও যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামে তারা পিছু ছাড়লো না মক্কায় থেকে যখন হত্যা করার চেষ্টা করলো রাত্রিবেলায় যখন আবু বাক্কার সিদ্দিক এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পালিয়ে পালিয়ে গেলেন তারপরে মদিনায় এসে তারা জিহাদের ডাক দিল তারা বললো যে এদেরকে হত্যা করতে হবে যখন সবাই হত্যার জন্য রেডি হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললো চলো এবার ওরা যদি আমাদেরকে হত্যা করে আমরা তো নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে পারি তো নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করার সর্ব লাস্ট স্টেজ হচ্ছে জিহাদ জিহাদের মিনিমাম ছটা স্টেপ রয়েছে ধাপ রয়েছে প্রথম ধাপ হচ্ছে মানুষকে দাওয়াতের কাজ করতে হবে মানুষকে দাওয়াতের পথে ডাকতে হবে মানুষকে আল্লাহওয়ালা করতে হবে মানুষকে মসজিদ মুখী করতে হবে মানুষকে বলতে হবে যে একজন মানুষকে এভাবে ধাক্কা মারলে সে মানুষের কাছ থেকে তুমি ক্ষমা পাবে না যতক্ষণ না সে তোমাকে ক্ষমা করবে একজন মানুষের আপনি একটা আল জমির আল আধাত কেটে নিয়েছেন আপনার আমাকে জান্নাত জুটবে না একজন মানুষকে অন্যায়ভাবে আপনার আপনি হত্যা করতে তো দূরের কথা তাকে একটা মারও মারতে পারেন না তাহলে এইটা এই বিষয়টা আগে মানুষের সামনে প্রকাশ করতে হবে প্রকাশ করতে হবে তাহলে জিহাদ যেটা আমরা মানুষ সমাজে বুঝে সেটা কি হ্যাঁ প্রতিপক্ষ আমাকে মারতে আসছে এখন তাকে ঠেকানোর জন্য আমার হাতে অস্ত্র তুলে নিয়ে প্রতিহত করার নাম হচ্ছে জিহাদ যেটাকে বলা হয় প্রতিরক্ষা কমিটি ডিফেন্স যেটা ভারতবর্ষের বুকে সমস্ত পুলিশরা এই কাজটা করে কোনো পুলিশকে বলা হয় না যে যখন জঙ্গিরা আসবে ওদিক থেকে তোমরা তাদেরকে জামাই আদর করবে কি বলা হয় যে তারা যদি তোমাকে মারতে আসে তো তোমরা প্রতিহত করো তাকে মেরে দাও পৃথিবীর সবচেয়ে বড় কমান্ডার সবচেয়ে বড় লিডার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জিহাদের ব্যাপারে সর্বশেষ স্টেজের যে জিহাদ এই জিহাদের ব্যাপারে বলছে শোনো তোমরা যখন যুদ্ধে যাবা কয়েকটা নিয়ম মানতে হবে এক যুদ্ধে যাওয়ার সময় কারোর ফসলের ক্ষতি করা যাবে না আছে কোনো বাপের বেটা পৃথিবীর এমন কমান্ডার এরকমভাবে নির্দেশ দেয় যুদ্ধে যখন যাবা দুপাশে ঝাড়ি ঝাড়ি মানুষের খেজুরের বাগান হোক আর অন্যান্য জমি হোক সেই জমির কোনো ফসল যেন নষ্ট না হয় দুই যুদ্ধে গিয়ে কোনো মহিলাকে মারবে না তিন যুদ্ধে গিয়ে কোনো বাচ্চাকে মারবে না চার যুদ্ধে গিয়ে কোনো বৃদ্ধর গায়ে হাত দেওয়া যাবে না পাঁচ ওই ব্যক্তির হাতে যদি তরবারি না থাকে তোমার কাছে থাকে তাহলে তার সাথে যুদ্ধ করা যাবে না বলেন পৃথিবীর কোন কমান্ডার আছে এই কমান্ড হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জিহাদের কথা বলে গিয়েছেন জিহাদ মানে সর্বপ্রচেষ্টা জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টা আর জান্নাত পাওয়া কখনো মানুষ খুন করে হতে পারে না দিল্লিকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেবে অমক জায়গাকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেবে যে খবর মিডিয়ার সামনে দেওয়া হচ্ছে এগুলো যদি সত্যি হয় তা আমাদের মসজিদের তরফ থেকে দাবি যদি বাস্তবায়ন হয় সত্যি যদি তারা এই প্ল্যান করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হোক যাতে করে আমাদের মুর্শিদাবাদ এই সন্ত্রাস মুক্ত একটা রাজ্যে জেলায় পরিণত হোক এর আমরা চাই ঐকান্তিকভাবে চাই আমরা চাই না যে আমাদের দুর্নাম বাইরে হোক তবে আপনি পায়খানা চেম্বার দেখিয়ে বলবেন যে এখানে পিস্তল রাখতো আপনি যে লোকটা ছেলেটা পরোটা করে তিরিশ হাজার টাকা বেতন পাই তার বাড়ি দেখে বলবেন যে বিশাল বাড়িতে দাঁড়িয়ে আছে এই মিডিয়ার সন্ত্রাসকে বন্ধ করতে হবে আমি তো এইভাবে বলি এই পৃথিবীর বুক থেকে নয় খাস করে ভারতবর্ষের বুক থেকে সন্ত্রাস উঠে যাবে যদি মাত্র মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয় ফিফটি পার্সেন্ট সন্ত্রাস ওখানে ওরা লুকিয়ে রেখেছে শুধুমাত্র নিজের চ্যানেলের টিআরপিকে বাড়ানোর জন্য আজকে ওরা সন্ত্রাসবাদী কার্যকলাপকে যা হয়নি তারপরে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করে জনগণের সামনে মানুষের মগজ ধোলাই করার কাজ তারা আজকে জাতির সামনে পেশ করছে তারা জাতির সামনে পেশ করছে আবুজর গিফারি রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন শোনা আবুজার এই আল্লাহর জমিনে এবং আল্লাহর আসমানে যত জীব রয়েছে তারা সবাই মিলে যদি একটা নিরীহ মানুষকে হত্যা করে মনে রাখো আল্লাহ সুবানা তারা সবাইকে নামে পাঠিয়ে দিবেন এত ভাবনারও বাইরে আপনি আপনার ক্যালকুলেশন হিসাব ধরবে না মগজে আল্লাহ কত বড় কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে বলালেন আল্লাহ সুবানা তারা বলছেন কোনো একজন ব্যক্তি অসহায় নিরীহ ব্যক্তি তাকে যদি পৃথিবীর সবাই এবং আসমানের সবাই পৃথিবীর সময় মানে এক মানুষ দুই জিন তিন আসমানে মানে ফেরেস্তা মানুষ জিন ফেরেস্তা এই তিন শ্রেণী সবাই মিলে যদি আপনার একজন নিরীহ মানুষকে মারে আল্লাহ সুমাতলা সবাইকে যার নামের মধ্যে ঢুকে দিবেন একজনকে মারার জন্য কত গুরুত্বপূর্ণ একজন মানুষের শরীর একটা মানুষের চলমান জীবন কত আল্লাহর কাছে মূল্যবান কত বেশি মূল্যবান যেটা ভাবনারও বাইরে অথচ আজকে মিডিয়ার মাধ্যমে এই আমাদের পৃথিবীর বুকে আজকে সন্ত্রাস চারিদিকে ছড়িয়ে পড়ছে আর টার্গেট হচ্ছে পৃথিবীর প্রায় দেশে সংখ্যালঘু মুসলমানরা সংখ্যালঘু মুসলমানরা আজকে টার্গেট হচ্ছে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে কেন কারণ তারা ইসলামটাকে ভুল বুঝেছে তারা জঙ্গিবাদের শিকার হচ্ছে ইসলামটাকে একটু বেশি বেশি বুঝে নিয়েছে যারা এই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত তারা আছে খারেজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা খারেজি তারা আছে জাহান নামের কুকুর খারেজি কারা খারেজিরা বলে যারা হচ্ছে কাবিরা গুণা করে কাবিরা গুণা করলে তারা নামে চিরস্থায়ী নামে যে কোনো আলেমকে তারা ফতোয়া দিয়ে দেয় এ মুসলমান নয় এই উগ্রবাদ যারা উগ্রবাদিতায় বিশ্বাস করে যাদের বক্তৃতার মাধ্যমে যুদ্ধ বাঁধতে পারে তারা হচ্ছে খারেজি তাদেরকে আল্লাহ সোবানা তালা ইসলাম থেকেই বের করে দিয়েছেন আর তাদেরকে টার্গেট করে আজকে কত দল গঠন করে বলছে যে এরাই মুসলমান বিশ্বাস করুন দাড়ি থাকলে মুসলমান হয় না টুপি মাথায় দিলে মুসলমান হয় না মুসলমান হতে গেলে আল্লাহর কালামকে বিধানকে মেনে নিতে হয় আর আল্লাহর কালাম এবং বিধানকে যারা মেনে নিতে পারবে তারা একটা ব্যাংকেই তো মারতে পারবে না মানুষ তো দূরের কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকাদা করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওহাদা আসসালাম আলা মাল্লা নবী আবাদা আম্মাবাদ আলোচনা হচ্ছিল জঙ্গিবাদ নিয়ে যে জঙ্গিবাদ উগ্রতবাদী যেসব বক্তা রয়েছে পৃথিবীর বুকে যারা মগজ ধুলাই করে খুব অল্প বয়সের ছেলেদেরকে আঠারো বাইশ পঁচিশ ছেলেদেরকে ইসলামটাকে ভুল বুঝিয়েছে তারা ইসলামটাকে ভুল বুঝে আজকে জঙ্গিবাদের প্রসার প্রচার ঘটানোর চেষ্টা করছি তারা যদি প্রকৃত দোষী হয় তাদেরকে সাজার জন্য আমরা আবেদন জানাচ্ছি তবে মিডিয়ার অন্তরালে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তার অন্তরালে ভাবনার বাইরে একটা দৃশ্য ঘটে থাকে সেটা হয়তো আপনারা কোনো এক সময় আমার পেজ থেকে এই ভিডিওটা পাবেন যে এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে মুসলমানদেরকে হঠাৎ হঠাৎ করে জঙ্গি সন্দেহ তুলে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে যাওয়ার পর মিডিয়ার মিথ্যাচারের শেষ থাকে না এনআইয়ের গোয়েন্দারা তাদেরকে তদন্ত করে তদন্ত করার পরে তাদেরকে জেলের মধ্যে অকথ্য অত্যাচার করে অকথ্য অত্যাচার করার পরে দেখা যাবে তেইশ বছর কুড়ি বছর আঠারো বছর পাঁচ বছর দশ বছর পর যখন তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই লোকটার কোনো অপরাধ নাই একটা মানুষের জীবন থেকে তেইশটা বছর কেড়ে নিয়েছে মানুষ একটা মানুষের জীবন থেকে যখন দশ বছর কেড়ে নেওয়া হয় একটা মানুষের জীবন থেকে যখন পঁচিশটা বছর কেড়ে নেওয়া হয় সেই স্কুলে পড়াশোনা করে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে যাওয়া হলো তাকে জেলখানায় ঢুকে দেওয়া হলো কত অত্যাচার করা হলো তারপরে তখন তাকে ছেড়ে দেওয়া হলো তার বয়স চল্লিশ সেই ব্যক্তি আর কিছু করতে পারবে না তাকে কেউ কাজে নেবে না তাকে কেউ কাজ দেবে না তাকে কেউ কোনো সংস্থা রাখবে না তার ভয়াবহ বিপদ সামনে আসবে সেই লোকটা আবার সত্যি সত্যি সন্ত্রাসী কাজ কাজের মধ্যে জড়িয়ে পড়বে তখন সে মানুষ হত্যা করতে বাধ্য হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের দেশের গোয়েন্দা থেকে শুরু করে যারা পাঁচাটা লোক রয়েছে মিডিয়া রয়েছে তারা সবাই মিলে এটা একটা মুসলমান তোষণের যে মানে মুসলমানদের উপরে যে একটা অত্যাচার করছে এই অত্যাচার বিরুদ্ধে যদি সোচ্চার না হয় এদেশের সরকার এদেশের পলিটিশিয়ান তাহলে এভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার বেড়ে যাবে আর এক একজনকে তুলে নেওয়া যাওয়া হবে যার পর দীর্ঘদিন জেল খাটে আবার পঞ্চাশ তিরিশ বছর পর ছেড়ে দিয়ে বলা হবে যে আপনার কোনো অপরাধ ছিল না আপনার কোনো অপরাধ ছিল না ভারতবর্ষের জঙ্গি তদন্তের অন্যজন অন্যতম একজন এনআই অফিসার যিনি অবসর নিয়েছেন তার কথা আপনাকে আমি এক মিনিট বলি সে বলছে যখন একজন জঙ্গিকে আমরা কোনোভাবেই কিছু প্রকাশ করতে না পারি তাকে জঙ্গি সাজানোর যখন আমরা চেষ্টা করি যখন দেখি যে না কিছুতে কিছু হচ্ছে না সেই মুহূর্তে তাকে প্রশ্ন করা হয় বলো তো ছয়ের পরে কত হয় তো সেই ব্যক্তি বলে এটা তো সবাই পারে ছয়ের পরে সাত হয় তাই নাকি আচ্ছা ঠিক আছে তারপরে বলা হয় বলো তো তোমরা যে জেলে রয়েছো তার পাশে তোমাদের বন্ধু কে কে আছে তো সে নাম করে দেয় এক্স ওয়াই জেড কে এরকম একটা নাম করে দেয় তো যে ওরা রয়েছে তারপরে যখন তার কাছ থেকে আমরা উত্তরটা পেয়ে যাই উত্তরটা রেকর্ড করা থাকে অথবা লেখা থাকে তারপরে যখন সিডিটাকে পাঠানো হয় তার নামে চার সিট যখন পাঠানো হয় সেখানে লেখা থাকে যে তোমাদের কাছে কতটা বোম পাওয়া গিয়েছে তার উত্তর সাত অথচ তাকে প্রশ্ন করা হয়েছিল ছয়ের পরে কত সে বলেছিল সাত অথচ শুধু প্রশ্নটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রশ্নটা লিখে দেওয়া হয়েছে তোমাদের কাছে কতখানা বোম ছিল তো বলছে সাত একজন এনআইএ বড় অফিসারের কথা তারপরে বলা আছে তোমাদের পাশের ছেলে তোমাদের পাশের যে জেল বা সেল তাতে কে কে ছিল তো বলছে এক্স ওয়াই জেড এবং কে তখন এই প্রশ্নটা উত্তর তাই দিয়েছিল অথচ চার্জশিট যখন পাঠানো হচ্ছে সেখানে লেখা থাকছে যে তোমরা কে কে জঙ্গি মানে তোমাদের সঙ্গে আর কে কে ছিল এই জঙ্গি সন্ত্রাসকাণ্ডে তখন বলে দিয়েছেন এক্স ওয়াই জেড তারা তো ফেঁকে ফেঁকেছে ফেঁকেছে পাশের যেসব মানুষ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এদেশের মিডিয়া থেকে শুরু করে কিছু এনআ এরকম করে সবাই করে এটা বলতে চাইছি না তার মানে ভয়াবহ পরিস্থিতি একবার চিন্তা করুন একবার চিন্তা করুন তবে বদরের যুদ্ধে তিনশো জন কে আল্লাহ সুমাতলা বিজয় দান করেছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর তারা যুদ্ধ করতে চায়নি কিন্তু যুদ্ধ কখন করেছিল যখন ওই দিক থেকে বারবার বারবার হুমকি দেওয়া হচ্ছিল ভারতবর্ষের বুকে যুদ্ধের পরিস্থিতি আসেনি আপনাকে যখন ঘিরে ধরে মারার চেষ্টা করবে তখন হবে যুদ্ধের পরিস্থিতি অথচ কিছু যুবক হয়তো দিন ইসলামকে ভুল বুঝে ভুল পথে পরিচালিত করার জন্য আজকে সমগ্র মুসলমান জাহানের দুর্নাম হচ্ছে আমি আবারও বলছি যে একজন সচ্চা মুসলমান কখনো জঙ্গি হতে পারে না আল্লাহর কসম করে বলছি যে মেম্বারে দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাহাম বক্তৃতা দিয়েছেন এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি যে যে ব্যক্তি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে কখনো মুসলমান হতে পারে না পারে না পারে না অসম্ভব একটা মুসলমান একটা মানুষকে ধাক্কাই তো মারতে পারে না সে মুসলমান কি করে মানুষ খুন করতে পারে সে মুসলমান কি করে নিরীহ জায়গাকে উড়িয়ে দিতে পারে যার যুদ্ধে যেতে গেলে দশ বারোটা নিয়ম মানতে হয় যে বৃদ্ধকে মারা যাবে না নারীকে মারা যাবে না ফসলের ক্ষতি করা যাবে না বাড়িঘরকে উড়ানো যাবে না সেই মানুষরা জঙ্গি কার্যকলাপ কি করে করতে পারে সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে নিউজ চ্যানেল বাড়িতে আসলে নিজেও ভিডিও করার চেষ্টা করবেন নইলে ফেসে যাবেন বর্তমানে যেটা দেখছেন এবং আপনারও সাক্ষী রয়েছেন গতদিন আমার সাথে কি ঘটেছে যে তারা একটা প্রচার করে দিল আমি নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছি অথচ আমাকে এসে যখন তারা পেল আমার সাক্ষাৎকার নিল সেই সাক্ষাৎকার তারা আবার কি করলো মিডিয়াতে প্রকাশ করলো না সেই ভিডিও আজকে ফেসবুকে দেওয়া হয়েছে হয়তোবা তারা আমার বিরুদ্ধে আবারও অ্যাকশন নেবে তবে হাসবুন আল্লাহ নিয়ামুল ওয়াকিল আল্লাহ আমার জন্য অভিভাবক আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি কিচ্ছু পড়ুয়া করি না কারণ আমি চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুমিয়ে থাকি তা বাদ দিয়ে সারাটা সময় ইসলামের জন্য লেগে থাকি এটা সবাই জানে ইনশাল্লাহ আর এভাবে দাওয়াতের কাজ চলবে কারণ মুসলমান কখনো জঙ্গিকে সাপোর্ট করতে পারে না আমরাও সাপোর্ট করি না আর তারা যদি বারবার বলছি তারা যদি যারা ধরা পড়েছে তাদেরকে সঠিক তদন্ত করা হোক যদি তারা এই জঙ্গিকাণ্ডে যুক্ত হয় অবশ্যই ফাঁসি দেওয়া হোক এবং লাইভ টেলিকাস্ট করা হোক গোটা বিশ্ব দেখুক তবে তারা যদি অসহায় হয় তারা যদি নির্দোষ হয় তারা তাদের পরিবারকে তাদেরকে পরিবার কাছে ফিরে আসার জন্য আমরা সরকারকে বলবো এনআইকে বলবো কারণ এই দুনিয়া ষাট থেকে সত্তর বছরের কি করবেন আমি আপনি আমাকে ধরে নিয়ে গেলে নখগুলা উপড়িয়ে নেবেন আপনি আমার গরদানটাকে কেটে ফেলবেন মৃত্যুর পরে জান্নাত ইনশাল্লাহ ওখানে দেখে নেওয়া যাবে যেখানে মানুষ থাকবে চিরকাল আজকে দুনিয়ার ভয়ে মানুষ লুকিয়ে থাকছে বিভিন্ন জায়গায় কত কি পরামর্শ কিন্তু এই পরামর্শের পাঁচ পয়সা মূল্য আমাদের কাছে নেই কেননা আমরা মনে করি একজন ইসলামিক মানুষ সে ইসলামিক হবে তার মধ্যে কোনো জঙ্গি কার্যকলাপ থাকতে পারে না আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক আদা করুক আল্লাহ আমিন যারা গ্রেপ্তার হয়েছে তারা যদি সত্যি এর যোগ্য হয় তারকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হোক আল্লাহ তারকে তুমি এই ফাঁসির মাধ্যমে আমাদের মুর্শিদাবাদকে তুমি কলঙ্ক মুক্ত করা তৌফিক আদা করো আল্লাহ আমিন তারা যদি নিরীহ হয় হয়তো কেউ বলতে পারে তাদের জন্য সাফাই গাইছি চিনা গোটা বিশ্বের মুসলমান হিন্দু যেখানে নির্যাতিত তাদের জন্য আমরা দোয়া করব তারা যদি অসহায় নির্দোষ হয় তাদের পরিবার কান্না ভেঙে পড়েছে তাদের কাছে পরিবারের কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হোক আল্লাহ তুমি সে সুব্যবস্থা করে দাও আল্লাহ আমিন হে আমার প্রতিপালক করোনা ভাইরাসের জন্য আমরা এমনি তো জেরবার এই করোনা ভাইরাস থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি তার জন্য তুমি তৌফিকাদা করো আল্লাহ আমিন আল্লাহ দিল সাইদি এবং ডক্টর জাকির নায়ক যেন আবারও স্বমহিমা দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ মামিন আমাদের বিরুদ্ধে আমাদের গ্রাম থেকে এবং আশেপাশের গ্রাম থেকে যারা ষড়যন্ত্র করছে হে আমার প্রতিপালক তাদের সবাইকে তুমি বুঝদান করে তাদেরকে সঠিক পথে সঠিক ইসলাম মানার তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাহারিক আলাই